সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো সেপ্টেম্বর মাসে কি কি শাকসবজি চাষাবাদ করবেন এবং এই সেপ্টেম্বর মাসে কোন কোন ফসলের পরিচর্যা করবেন আশা করি আমাদের পুরো এপিসোডটি দেখবেন এপিসোডটি যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আর কথা নয় চলুন যাই আজকের এপিসোডে প্রথমে আসা যাক এ সময় করতে পারেন বাঁধাকপি বাঁধাকপি এই সময় সাধারণত বৃষ্টির শেষ সময় বৃষ্টি আসতে পারে এই কারণে আপনি চারা করার জন্য অবশ্যই আপনাকে শেড করে চারা করতে হবে সব বীজতলায় আপনি বীজ বপন করে শেড দিয়ে চারা করে নিতে পারেন অথবা চারা যদি থাকে আপনি চারা লাগাতে পারেন এই সময় জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে green sixty green express tropical queen tropical thirty three K K cross K Y cross এগুলো জাতের মধ্যে আপনি যে কোনো একটি জাত লাগাতে পারেন প্রতি বীজ লাগে দেড় থেকে দুই গ্রাম এবং চারা লাগে একশো বিশ থেকে একশো পঞ্চাশটি এরপর চাষ করব ফুলকপি ফুলকপি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বয়সে চারা লাগাবেন আপনি ইচ্ছা করলে চারাও লাগাতে পারেন অথবা এই সময় আপনি চারা তৈরি করার জন্য তিন বাই এক মিটার দৈর্ঘ্যপ্রস্থ বিশিষ্ট বেড করে নিয়ে আপনি চারা তৈরি করতে পারেন ফুলকপির উল্লেখযোগ্য জাতের মধ্যে প্রায় পঞ্চাশটি জাত আছে এর মধ্যে আপনি লাগাতে পারেন marvellous white marvel mountain super আর্ডি এবং মুনলাইট এরপর লাগাতে পারেন টমেটো সাধারণত এই সময়ে টমেটো চাষ করলে বাজার ভালো থাকলে আপনাকে আপনি ভালো দাম পাবেন টমেটোর মধ্যে আপনি টমেটোগুলো যেহেতু গ্রীষ্মকালীন টমেটো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টমেটোর ক্ষেত্রেও সেট দিতে হবে বাঁধাকপি বা ফুলকপির ন্যায় তিন গুণন এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বেড করে নিতে হবে টমেটোর চারা মূলত পঁচিশ থেকে তিরিশ দিন বয়সেই লাগানোর সময় হয় টমেটোর উল্লেখযোগ্য জাতের মধ্যে লাল বাহাদুর আনখি মিন্টু মিন্টু সুপার বাড়ি হাইব্রিড চার বাড়ি হাইব্রিড আট বাড়ি হাইব্রিড টমেটো দশ বাড়ি হাইব্রিড টমেটো এগারো আপনি অনায়াসেই চাষ করতে পারেন এরপর চাষ করবেন সিম আমরা গত এপিসোডেও আপনাদেরকে সিমের জাতগুলো বলে দিয়েছি একই সিম আপনি এই মাসেও চাষ করতে পারেন বাড়ি সিম এক বাড়ি দুই ইফসা রূপভান হাতিকানি আপনি যে কোনো একটি সিম এই সময় অনায়াসে লাগাতে পারেন তবে সিম যারা গত মাসে লাগিয়েছেন যে সকল সিম ও একটু বড় হয়েছে এই সকল সিমগুলোর আপনি পরিচর্যা নিতে হবে পরিচর্যার ক্ষেত্রে আপনার কোনো পোকামাকড় থাকলে কীটনাশক স্প্রে করতে হবে গোড়া পচা বা অন্য কোনো রোগ দেখা দিলে ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে এরপর চাষ করবেন আপনি করলা সাধারণত করলা যদি আমি চাষ করি বাজার দর ভালো থাকলে আমরা চাষিরা অনেক লাভবান হয় আপনি কল্যা করার ক্ষেত্রে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু একটা টিপস দেবো যে একই মাসায় আপনি ছয় মাস পর্যন্ত কল্যা কীভাবে পাবেন দেখেন আমরা যখন করলা লাগিয়েছি অনেকে এই সময় করলা লাগিয়েছে এই হাইব্রিড করলার গাছ যখন আপনার মাসার উপরে উঠে যাবে ঠিক সেই সময় হাইব্রিড করলার দুই গাছের মাঝখানে আপনি যখন স্থানীয় একটি করলার জাত লাগিয়ে দেবেন দেখবেন এই হাইব্রিড করলার ফলন যখন আপনার শেষ হবে তখন স্থানীয় যে করলার জাতটি আপনি লাগিয়ে এলেন এইটার ফলন আপনার আসবে এই ক্ষেত্রে আপনি ছয় মাস পর্যন্ত সুন্দর একই মাসায় আপনি ফলন পাবেন করলার যে জাতগুলো লাগাবেন সেটি হচ্ছে নবাব বাবু আমির বন্ধন এই সকল করলাগুলো আপনি চাষ করতে পারেন এই সময় লাগাইতে পারেন বেগুন বেগুন বাংলাদেশের সবজির মধ্যে অন্যতম একটি স্থান দখল করে আছে এই সময় যে সকল বেগুন চারা আগে লাগিয়েছেন সেই সকল জমিতে প্রচুর আগাছা জন্মে এই আগাছাগুলো আপনাকে পরিষ্কার করে দিতে হবে আপনারা জানেন যে আগাছা ফসলের জন্য মারাত্মক ক্ষতি করে এবং ফসলের আলো বাতাসের সঙ্গে প্রতিযোগিতা করে ফসলের পুষ্টি এবং অন্যান্য রোগ পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে কাজ করে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগাছা পরিষ্কার করতে হবে এবং বেগুন চাষের ক্ষেত্রে যে অন্যতম প্রযুক্তিগুলো আছে যেমন মালচিং ফ্লেম ব্যবহার আপনি অতি সহজেই এই বেগুনের জমিতে আগাম যখন আপনি বেগুন লাগাবেন সেই ক্ষেত্রে মালচিং ফিল্ম ব্যবহার করতে পারেন মালচিং ফিল্ম কীভাবে ব্যবহার করবেন কতখানি মালচিং ফিল্ম লাগে সেই বিষয়ে আমাদের একটি এপিসোড আছে ইচ্ছা করলে আপনি দেখে নিতে পারেন বেগুন চাষে আপনি এই সময় বীজ বপন করতে পারেন অথবা চারা রোপণ করেও আপনি যে সকল চারাগুলো বড় হয়েছে আগে ফেলেছেন এই মাসে সেটি রোপণ করতে পারেন বেগুন চাষের ক্ষেত্রে যে সকল জাত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাজা পার্পল কিং চৈতি লাবণী এই সকল বেগুন আপনি অনায়াসেই চাষ করতে পারেন বেগুন চাষের ক্ষেত্রেও শতক প্রতি বীজ লাগে দুই গ্রাম এবং আপনি যদি চারা লাগান তাহলে এক শতক জমিতে সত্তর থেকে আশিটি চারার প্রয়োজন হয় আপনি এই সময় লাগাতে পারেন মরিচ মরিচ চাষের ক্ষেত্রে আপনি যে সকল জাত বাছাই করতে পারেন সেটা হচ্ছে সুপার বিজলি বিজলি প্লাস সতেরোশো এক ঝিলিক ঝলক তেজ যে কোনো একটি জাত বাছাই করে নিয়ে আপনি চাষাবাদ করতে পারেন এ সময় চাষ করতে পারেন লাউ লাউ চাষের ক্ষেত্রে বাড়ি লাউ এক এছাড়াও হাইব্রিড আপনি মার্টিনা ডায়না শাহেনশাহ সুলতান সাথী ময়না ইত্যাদি জাতের লাউ আপনি চাষ করতে পারেন এই মাসে চাষ করতে পারেন মূলা মূলার উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে Shanku white rocky forty bright white bright thirty five সহ বাজারে অসংখ্য মূলার জাত আছে যে কোনো একটি পছন্দ করে নিয়ে আপনি মূলা লাগাতে পারেন তবে যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে মাটির জো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত এই সময় বৃষ্টি হচ্ছে বা আগের মাসে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মাটিতে পর্যাপ্ত রস থাকতে পারে সেই ক্ষেত্রে বীজ বপন করলে আপনার বীজ নষ্ট হতে পারে মাটির জো বুঝে আপনাকে বীজ বপন করতে হবে এবার আলোচনা করা যাক শাক আমরা এই সময় লাগাতে পারি লাল শাক লাল শাকের মধ্যে আপনি রেড কিং আলতাভেটি ললিতা রক্তজবা বিভিন্ন ধরনের লাল শাক যে কোনো একটি লাগাতে পারেন পুঁই শাক চাষ করতে পারেন পুঁই শাকের ক্ষেত্রে ক্ষেত্রে green leaf Madhuri Rupsha green সবুজ সুপার লাগাতে পারেন এছাড়াও আপনি লাগাতে পারেন ডাটা শাক কলমি শাক যে শাকগুলো অনায়াসেই সময় চাষ করা যায় তো আশা করি আমাদের এপিসোডটি আপনাদেরকে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ